হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না হাসতে পারে রে ভালো কি গাইতে পারে না ওরা তুমি সবু দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা তুমি সবু দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে রে ভালো কি গাইতে পারে না একই মাটি তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন শুধু এটাই রয়ে গেল একে তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন রয়ে গেল তোমার খেলা তুমি বুঝো তোমার খেলা তুমি বুঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে বালকে গাইতে পারে না হাসতে পারে বালকে গাইতে পারে না দাবা খেলার মতোই খেলা খেলছো বসে কত তোমার দুনিয়াতে খেলার মতোই খেলা খেলছো বসে কত লোলা তোমার দুনিয়াতে তোমার লীলা তুমি বুঝো তোমার লীলা তুমি বুঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে গাইতে পারে না হাসতে পারিব ভালো কি গাইতে পারে না হাসতে পারিব ভালো কি গাইতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে ভালো কি গাইতে পারে না হাসতে পারে ভালো গাইতে পারে না হাসতে পারব ভালোকে গাইতে পারে না